আজকের খুদবার বিষয়বস্তু ইবাদত কবুলের পূর্ব শর্ত আল্লাহাক বলছেন আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য সেই ইবাদত কবুল হওয়ার গ্রহণ হওয়ার কিছু শর্ত রয়েছে আমরা ইবাদত করছি ঠিক আছে সব মুসলমানই ইবাদত করছে কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা যতই ইবাদত করি না কেন যতই বন্দেগি করি না কেন সেটা আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য হবে না তাই খুদবার বিষয়বস্তু হল ইবাদত কবুলের পূর্ব শর্ত সম্মানিত উপস্থিতি এ প্রসঙ্গে কোরআন মাজিদের সুরাই কাহাব একশো তিন থেকে একশো পাঁচ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে যেটার অর্থ হলো হে নবী তুমি বলে দাও আমরা কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানিয়ে দেব পার্থিব জীবনে যাদের সকল প্রচেষ্টা বিফলে গেছে অথচ তারা ভেবেছে যে তারা সৎকর্ম করছে ওরা হলো তারাই যারা তাদের প্রতিপালকের আয়াত সমূহকে এবং তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করে ফলে তাদের সকল কর্ম নিষ্বল হয়ে যায় কিয়ামতের দিন আমরা তাদের জন্য দাড়িপাল্লার দণ্ডায়মান করব না মানে তাদের আমলগুলোকে মাপার জন্য দাড়িপাল্লাকে দাঁড় করানোই হবে না দাঁড়িপাল্লা হাতেই নেওয়া হবে না অর্থাৎ তারা আমল করবে কিন্তু সে আমল আল্লাপাক গ্রহণ করবেন না সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী তারা সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী আমল করেছে কিন্তু আমলটা ক্ষতিগ্রস্ত যা ওজন করার জন্য আল্লাহ পাকিয়া মতে দাঁড়ি পাল্লা দণ্ডায়মানি করবেন না তাহলে এটা তো কোরআন মাসিদের কথা আল্লাহ পাকের কথা এজন্যই ইবাদত হতে হবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যাতে করে আল্লাহ পাক আমাদের ইবাদত গুলো গ্রহণ করেন ইবাদত কবলের প্রথম যে শর্ত সেটাই হলো তিনটে শর্ত আর কি প্রথম শর্ত হলো আকিদা সঠিক হওয়া আমরা যে ইবাদত গুলো করবো এই ইবাদত গুলো কবুল হওয়ার জন্য প্রথম তিন প্রথম যে শর্ত সেটা হলো আকিদা সঠিক হওয়া দুই ইখলাস তথা বিশুদ্ধ নেয়াজ সহকারে হওয়া ইবাদতের মধ্যে বিশুদ্ধতা থাকা ইখলাস থাকা তিন হলো আল্লাহ রাসুলের তরিকায় এই তিনটে পদ্ধতি ব্যতীত যদি আমরা ইবাদত করি তাহলে সেই ইবাদত গ্রহণ কখনোই হবে না প্রথমটাতে এসেছে কি আকিদা সঠিক হওয়া আকিদা সঠিক হওয়া মানে বিশ্বাস আপনার আমার যে ইমান বা দৃষ্টিভঙ্গি আমাদের যে চেতনা আমাদের যে ইমান সঠিক বিশ্বাস বিশ্বাসের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে সঠিকতা হওয়া আকিদাকে সঠিক হওয়া আকিদা মানে হলো দৃঢ় বিশ্বাস আন্তরিক বিশ্বাস একটা মজবুত গিরা একটা পাকানো রশিকে যখন গিরা দেওয়া হবে সেটা যখন খোলা যায় না এরকম শক্ত রশিকে বলা হয় হলো আকিদা তা আপনার আমার মধ্যে যে আকিদাটা রয়েছে যেমন আল্লাহকে আমরা আল্লাহ বলে স্বীকার করছি আল্লাহ নবীকে না দেখে নবী বলে স্বীকার করছি কবরের আজাব না দেখেই স্বীকার করছি ফেরেস্তাকে না দেখেই স্বীকার করছি জান্নাত জাহান নামকে স্বীকার করছি এই যে মনে প্রাণে গ্রহণ করা এটাই হলো আকিদা তো সালাতের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে যদি আমাদের আকিদা সঠিক না হয় তাহলে সেই ইবাদত সেই মুসলিমের ইবাদত কখনই গ্রহণযোগ্য হবে না যেমন প্রথমেই ধরা যাক আকিদা সংক্রান্ত বহু ব্যাথিক আকিদা আমাদের রয়েছে অশুদ্ধ আকিদা আমাদের মধ্যে বিরাজ করছে যেমন মক্কাতে গিয়ে আরাফাতে জহর এবং আসর একসঙ্গে সালাত আদায় করতে হবে এক আজান দুই একামতে জহর এবং আসর একসঙ্গে সালাত আদায় করতে হবে এটা হলো ইসলামের সঠিক পদ্ধতি ইসলামের সঠিক পদ্ধতি কিন্তু সেখানে যদি আমরা এই আকিদা পোষণ করি যে না এখানেও আমাকে জহর এবং আসর দুই আজান দুই একামতে পড়তে হবে তাহলে সেই ইবাদত সম্পূর্ণ কোরআন এবং হাদিস পরিপন্থী হয়ে গেল এটা শরীয়ত নির্ধারিত একটি ইবাদত পদ্ধতি শরীয়ত নির্ধারিত একটি পদ্ধতি যে সেখানে কি করতে হবে জহর আসর দুই এক আজান দুই একামতে জমা করে পড়তে হবে তা আপনার আমার আকিদা যদি এটা হয় যেন মক্কাতে এটা কক্ষণই এসে করা যাবেন হজ করতে আসলে এখানে দুই হাজার দুই একামতে আমাকে সালাত আদায় করতে হবে জহরের সালাত আসরের সালাত এই আকিদা যদি হয় তাহলে এই রকম ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না এটা একটা আপনার আমার আকিদা যদি এটা হয় যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন কিন্তু কবরে জীবিত আছে আল্লাহর নবী কবরে জীবিত আছেন এই আকিদা যদি আমাদের হয় তাহলে এটা ব্যাঠিক একটা আকিদা আল্লাহ নবী নূরের তৈরি এটা যদি আমাদের আকিদা হয় এটা যদি আমাদের দৃঢ় বিশ্বাস হয় যে তিনি মাটির তৈরি নন নূরের তৈরি তাহলে এই আকিদা আমাদের সঠিক নয় আমাদের আকিদে এটা যদি হয় যে সূর্যাস্তের পরেও তিন মিনিট পর আইন করে আমাদেরকে তিন মিনিট পর ইফতার করতে হবে এটা যদি আমাদের আকিদা হয় এই আকিদা সঠিক নয় এরকম অজস্র আকিদা আছে যেটা আমাদের মুসলমানদের মধ্যে এখন বিরাজ করতেছে আপনার আমার আকিদা যদি এটা হয় যে পীর বাবার কাছে আমাকে ধর্ণা দিতে হবে পীর বাবার কাছে আমাকে চাইতে হবে আপনার আমার আকিদা যদি এটা হয় যে বাচ্চা কাচ্চা নতুন বাচ্চা হলে পীর বাবার কাছে গিয়ে দোয়া নিতে হবে সেখানে খাসি বকরি মুরগি জবাই করে খাবার দিতে হবে কবরে সেজদা করতে হবে তাকে শ্রদ্ধা করতে হবে গাড়ি থামাতে হবে দান করতে হবে সেখানে এরকম আকিদা যদি আমাদের হয় তাহলে এইরকম আকিদা নিয়ে আমাদের ইবাদতটা কিভাবে কবুল হবে এগুলো সঠিক আকিদা নয় সুতরাং আকিদা সঠিক করার পরে আপনাকে আমাকে কি করতে হবে ইবাদত বন্দেগি করতে হবে আকিদা যদি বিশুদ্ধ হয় তাহলে আমল যতই ভালো হোক কখনই সে আমল গ্রহণযোগ্য হবে না একজন অমুসলিম একজন খ্রিস্টান একজন হিন্দু মূর্তি পূজারী বা কোনো বৌদ্ধ যতই দান খরাপ করুক না কেন একটা মসজিদ তৈরি করে দেখ না কেন একটা মাদ্রাসা তৈরি করে দেখ না কেন তারা টাকা পয়সা দিয়ে কখনই তার সে প্রতিফল পাবে না কেন পাবে না তার আকিদা ঠিক নাই মানে আল্লাহকে আল্লাহ হিসেবে সে মেনে নেয়নি এই জন্য তার কোনো দান খরাপ গ্রহণযোগ্য না কখনই কবুল হবে না এজন্য ইবাদত কবুলের প্রথম যেটা শর্ত সেটা হলো আপনার আমার আকিদাকে সঠিক করতে হবে সঠিক আকিদার ব্যতীত কখনোই ইবাদত গ্রহণযোগ্যতা আসবে না তাই আল্লাহ পাক বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আমারান ইবাদত কবুলের অন্যতম শক্তি হলো ইবাদত সম্পাদনের পদ্ধতি সঠিক হোক ইবাদতের পদ্ধতি সঠিক যদি না হয় তাহলে সেইটা কখনই গ্রহণযোগ্য নয় তাই আল্লাহ বলছেন যে বলে দাও আমরা কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানিয়ে দেব পার্থিব জীবনে যাদের সকল প্রচেষ্টা বিফলে গেল বিফলে গেছে তারা অথচ তারা ভেবেছে যে তারা সৎকর্ম করছে অর্থাৎ আল্লাহ সিও রাসুলের মাধ্যমে ইবাদত করার যে পদ্ধতি মানুষকে দিয়েছেন সে পদ্ধতিতে ইবাদত না করলে তা কবুল হবে না তাহলে প্রথমটা হলো আকিদা সঠিক হওয়া এই আকিদা সঠিক না হলে আমরা কখনই ইবাদত করেও তার প্রতিফল পাব না দুই নম্বরে যেটা আসছে ইবাদত কবুলের পূর্ব শর্ত হিসেবে সেটা হলো তরিকা সঠিক হওয়া পদ্ধতিটা সঠিক হওয়া নিয়মতান্ত্রিক সঠিক পদ্ধতিতে ইবাদত সম্পাদন করা তো তরিকা যদি সঠিক না হয় আমরা ইবাদত করতেছি কিন্তু সেই ইবাদত যদি আল্লাহ রাসুলের তরিকায় না হয় হজ যদি তরিকায় না হয় আল্লাহ রসুলের তরিকায় না হয় সিয়াম যদি আল্লাহ রসুলের তরিকায় না হয় জাকাত যদি আল্লাহ রসুলের তরিকায় না হয় সালাদ যদি আল্লাহ রসুলের তরিকায় না হয় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য নয় যেমন আমরা সালাতে দাঁড়াই ঠিক আছে কিন্তু সালাতের মধ্যে যে পায়ের সাথে পা লাগিয়ে দিতে হবে এটা কিন্তু আল্লাহ রাসুলের তরিকা কিন্তু মাঝহাবি সিদ্ধান্ত হলো যে পায়ের সাথে পা লাগানো যাবে না এটা ব্যাঠিক পদ্ধতি তাদের যদি এটা আকিদা হয় তাহলে ওই আকিদে নেয় ইবাদত কবুল হবে না এই জন্যই ইবাদত কবুলের দ্বিতীয় যেটা পদ্ধতি দ্বিতীয় যেটা পূর্ব শর্ত সেটা হলো তরিকা সঠিক হওয়া রাস্তা সঠিক হওয়া নিয়ম সঠিক হওয়া অর্থাৎ আল্লাহ সিও রাসুলের মাধ্যমে ইবাদত করার যে পদ্ধতি মানুষকে জানিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আমল করা রাসুল সাল্লাম বলছেন মানা হাজা সাফি আমরেনা হাজা মা লাই সাফি ফাওয়ারাদ্দম যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু প্রবর্তন করবে তা প্রত্যাখ্যাত তাহলে ইবাদত কবলের পূর্ব শর্ত হলো তরিকা সঠিক হওয়া আল্লাহ রাসুলের তরিকা যদি আমরা ইবাদত না করি তিনি যেভাবে জহর আসর সালাদ আরাফাতের ময়দানে আদায় করেছিলেন তিনি যেভাবে সিয়াম পালন করেছিলেন ইফতার পালন করেছিলেন সালাতের কাতারে দাঁড়িয়েছিলেন দোয়া করেছিলেন সালাত আদায় করেছিলেন সেই পদ্ধতি বাদ দিয়ে যদি নিজস্ব পদ্ধতিতে আমরা কি করি ইবাদত বন্দেগি করি তাহলে সেই বন্দেগি বা ইবাদত কখনই কবুল হবে না তাই রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি এমন কোন আমল করলো যাতে আমাদের নির্দেশনা নাই তা প্রত্যাখ্যাত কোন ব্যক্তি ভালো মনে করে খুব উন্নত মনে করে নেকির কাজ মনে করে এমন একটা আমল করতেছে যাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত অর্থাৎ রাসুলের তরিকায় সেই ইবাদত সে করছে না রাসুল সাল্লামের সুন্নাত অনুসরণের নির্দেশ দিয়ে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলছেন যে অমা আতাকুমুর রাসুলু ফাখুজুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু সুরায় হাসর আর রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত হো তাহলে আল্লাহ রাসুল বলছেন যে তোমরা রমজান মাস আসলে ইফতারের সময় হলে সূর্যাস্তের সাথে সাথে আপনাকে আমাকে কি করতে হবে ইফতার করতে হবে আর একটা হাদিসে বলা আছে ইফতার যতদিন উম্মাতি মোহাম্মদী জলদি জলদি করবে দিন ইসলাম তত বিজয়ী থাকবে এখন আইন করে বলে দেওয়া হচ্ছে সূর্যাস্তের পরও তিন মিনিট চার মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে তাহলে এটা কি রাসুলের তরিকা হলো এটা রাসুলের তরিকা নয় আর এই বিশ্বাস এই আকিদা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার আকিদাও সঠিক নয় আপনার তরিকাও সঠিক নয় আল্লাহ পাক বলছেন অর্থাৎ রাসুলের সুন্নাত অনুসরণের নির্দেশ দিয়ে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক সরাসরি আল্লাহ নবীকে তার সুন্নাত অনুসরণের নির্দেশ দিয়ে বলছেন যে তোমাদের রসুল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা কি করো গ্রহণ করো আর যা তিনি নিষেধ করেছেন তা তোমরা তা থেকে বিরত হও আল্লাহ বলছেন আল্লাহাক তুমি বলো যদি তোমরা ভালোবাসো তবে আমার অনুসরণ করো বলছেন অর্থাৎ ইবাদত কবুলের যে পূর্ব শর্ত তার মধ্যে একটা হলো কি প্রথমটা হলো আকিদা বিশুদ্ধ হওয়া আপনার দৃষ্টিভঙ্গি শুদ্ধ হওয়া আপনার ইমান শুদ্ধ হওয়া দুই হলো তরিকা সঠিক হওয়া তিন হলো ইখলাস বা বিশুদ্ধ নিয়াতে ইবাদত বন্দিগি করা এই তরিকা সঠিক হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে তোমরা সরাসরি আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী তোমরা ইবাদত বন্দিগি করো এই আল্লাহ রাসুলের তরিকা বাদ দিয়ে তোমরা নিজস্ব মতবাদের তরিকা যদি তোমরা পালন করো নিজস্ব আইন অনুযায়ী নিজেরা ইবাদত বন্দী করো সেটা কখনই গ্রহণযোগ্য হবে না তাই আল্লাহ পাক বলছেন কলিন কুন্তুম তুহিব্বুল আল্লাহ হেন তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে আমার আনুগত্য করো আমার অনুসরণ করো তাহলে আল্লাহকে পেতে গেলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আল্লাহর জান্নাত পাইতে গেলে আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ পাকি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার নবীর মাধ্যমে যে তোমরা ফাত্তাবি উনি আমার আনুগত্য করো আমার অনুসরণ করো অর্থাৎ আল্লাহ রাসুলের আনুগত্য করতে হবে তাহলে আল্লাহ রাসুল কিভাবে ওটা ভাষা করেছেন কিভাবে সালাত আদায় করেছেন কিভাবে দাঁড়িয়েছেন কিভাবে মক্কাতে হস করেছেন কিভাবে তিনি দান খরাত করেছেন কয়েক বেড়ে সালাত আদায় করেছেন কিভাবে করেছেন কোন রাখাতে কোন সুরা পড়েছেন তিনি কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন কিভাবে যুদ্ধ বিগ্রহ করেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে সমাজ পরিচালনা করেছেন সার্বিক দিক থেকে আমাকে কি করতে হবে আপনাকে আল্লাহ রাসুলের আনুগত্য করতে হবে তারা অনুসরণ করতে হবে অর্থাৎ ব্যক্তি পরিবার সমাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক দিকে সার্বিক ক্ষেত্রে আল্লাহ রাসুলের পথ অনুসরণ করতে হবে তাহলে আমরা কি করতে পারবো আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো তাই আল্লাহ পাক বলছে যে তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো যারা আল্লাহর ভালোবাসা পাইতে গেলে মহব্বত পাইতে গেলে অবশ্যই আল্লাহর রাসুলের কি করতে হবে ইত্তেবা বা অনুসরণ করতে হবে আল্লাহ বলছেন যে তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন তাহলে আমরা যদি আল্লাহর আনুগত্য প্রদর্শন করি আল্লাহ রাসুলের আনুগত্য করি আল্লাহকে আল্লাহ আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর রাসুলের আনুগত্য করি তা করি তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে কি করবেন ভালোবাসবেন ইউবিব কুমুল্লাহ অয়াক ফিরে লাকুম জুনুবাকুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলোকে মাফ করে দেবেন তা আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্যের মাধ্যমে যদি আমরা আল্লাহর আনুগত্য ভালোবাসা পাই আর এটা আমাদেরকে মাফ করে দেওয়া হয় এটা সবচেয়ে বড় পাওয়া কিনা আমাদের আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া হলো যে আল্লাহর মহব্বত এবং আমাদের গুণাগুলো মাফ হয়ে যাবে যদি গুণা পাক গুণাগুলাকে আল্লাহ পাক মাফ করে দেন তাহলে নিশ্চিত আল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে নিষ্কৃতি পাওয়ার আশা করি আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ বস্তুত আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান রাসুল সাল্লাম স্বয়ং সুন্নাত আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন সুন্নাথকে কেন ধরে থাকতে হবে সুন্নাথকে ধরে থাকতে হবে কেন এ ব্যাপারে আল্লাহ পাক তো বললেই যে অমা আতা কুমুর রাসুল উফা খুজুহু যে তোমাদের রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো অমানাহা তুমানু ফান্তাহু যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত হও এখানেও প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাসুলের সমস্ত সুন্নাতকে আমাদের কি করতে হবে ধারণ একেবারে পদে পদে ধারণ করতে প্রতিটা ক্ষেত্রেই তার সুন্নাতের অনুসরণ করতে হবে অর্থাৎ এটাই সঠিক তরিকা তার অনুগত্য করা তার সুন্নাতকে আঁকড়ে ধরা এটাই সঠিক তরিকা এবং এই তরিকার মাধ্যমে যদি আমরা এই তরিকাকে অবলম্বন করে আমরা যদি ইবাদত বন্দী করি তবেই আমাদের ইবাদত কবুল হবে নসদ কবুল হবে না তার সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়ে দিয়ে রাসুল সাল্লাম বলছেন যে ফালাই কুম্বে সুন্নাতে সুন্নাতিল খোলাফায় রাশিদিন মাহাদিন অতএব তোমরা অবশ্যই আমার সুন্নাত এবং আমার হৃদায়তপ্রাপ্ত খলিফাগণের সুন্নাত অনুসরণ করবে অর্থাৎ তার সুন্নাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী নিজেই বলছেন যে আলাইকুম্বে সুন্নাতি তোমাদের উপর অবধারিত অপরিহার্য আমার সুন্নাতকে আঁকড়ে ধরা আর কি এবং আমার হৃদায়তপ্রাপ্ত খলিফাগণের সুন্নাত অনুসরণ করবে অল সুন্নাতিল খোলাফায় রাশিদিন আল মাহাদিন অর্থাৎ চার খলিফা চার খলিফার আমল আখলাখ তাদের চরিত্র তাদের আদর্শ এটাও তোমাদের জন্য অপরিহার্য আমার সুন্নাত এবং খোলাফায় রাশিদিনের সুননাথ এই সুননাথকে তোমরা কি করবে আঁকড়ে ধরে থাকবে এবং তার শক্তভাবে আঁকড়ে ধরবে আর তার মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে আল্লাহ রাসুলের সুননাথ খোলাফা রাশিদিনের সুননাথ এটাকে শক্ত করে ধরবে তার সাথে সাথে আরেকবার তিনি বললেন ও নওয়াজ ও আজু আলাই হবে নওয়াজিস অর্থাৎ মারির দাঁত দ্বারা শক্ত করে চিপে ধরবে কামড়ে ধরবে সাবধান সাবধান ধর্মে নব আবিষ্কার থেকে বেঁচে থাকবে তিনি এর সাথে আরেকটা কথা বললেন যে তোমরা সাবধান থাকো ধর্মের মধ্যে দিনের মধ্যে নব আবিষ্কার থেকে তোমরা সবসময় বেঁচে থাকবে ফাইন্না কুল্লা মহতা সাতিন বেদা আতন কেননা প্রতিটি নব আবিষ্কার হলো বিদাত প্রত্যেকটা নব আবিষ্কার কি বেদাত অকুল্লা বেদাতেন জলালা এবং প্রত্যেকটি বেদাত হলো ভ্রষ্টতা প্রত্যেকটা বেদাত কি ভ্রষ্টতা মানে বেদাতের শেষ পরিণতি জাহান্নাম বেদাতের শেষ পরিণতি জাহান্নাম বেদাত করে কেউ জান্নাতে যাবে এ কথা আল্লাহ রাসুল বলেননি বরঞ্চ বেদাত যে করেছে তার সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন শোক আন শোক আন লিমান গাইয়ারা বাদি এরা যখন জান্নাতে যাওয়ার চেষ্টা করবে তখন হঠাৎ করে তাদের সামনে কি হবে একটা পর্দা চলে আসবে আল্লাহ রাসুল হাদিসটা পরে আসছে আল্লাহ রাসুল বলবে যে হে আল্লাহ এরা তো আমার উম্মাদ এদেরকে জান্নাতে যাওয়ার জন্য পর্দা ঠেকে দেওয়া হলো কেন চলে দেওয়া হলো কেন তখন তাকে বলা হবে যে তুমি জানো না যে সুহকান সোমান লিমান গাইয়ারাবাদী তুমি জানো না যে এদের এরা তোমার ইন্তেকালের পরে ধর্মের মধ্যে কি কি নতুন সৃষ্টি করেছে এটা তোমার জানা নাই তখন আল্লাহ রাসুল বলবেন যে সোহকান সোহকান লিমান গাইয়ারাবাদী এই তোমরা দূর হও দূর হও আমার পরে তোমরা এই বিষয়ে তোমরা নতুন নতুন কিছু সৃষ্টি করেছিলে তার মানে দিনের মধ্যে কেউ যদি কিছু নতুন সৃষ্টি করে তাহলে সেটা স্পষ্ট বেদাত স্পষ্ট ভ্রষ্টতা আমি যে উদাহরণগুলো দিচ্ছি যেমন এই যে ইফতারের জন্য পাঁচ মিনিট তিন মিনিট অপেক্ষা করা আরাফাতের ময়দানে জহর আসর একসঙ্গে পড়া না পড়ে দুই অক্তে পড়া মাজারে যাওয়া পীর বাবার কাছে যাওয়া নূর নবী বলা আল্লাহ নবীকে মৃত না ভাবে জীবিত ভাবা এগুলো ব্যাঠিক আকিদা এগুলো কি ব্যাঠিক আকিদা এবং এই আকিদা পোষণ করে কোনো ইবাদত কবর করলে সেটা কখনই গ্রহণযোগ্য হবে না এবং এটা আল্লাহ রাসুলের তরিকাও নয় অতএব আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু বলছেন যে তোমরা আমার সুন্নাত এবং খোলাফার আশেদিনের সুন্নাতকে অনুসরণ করো তো এই যে এটা ছিল স্বর্ণযুগ খোলাফার আশেদিনের আমলটা ছিল কি তিরিশ বছর এই কালটাকে বলা হয় স্বর্ণযুগ সোনার যুগ এই যুগ কি আমাদের আগ পর্যন্ত আর ফিরে আসবে না আমরা আপনি যতই চেষ্টা করি না কেন এই স্বর্ণযুগ কখনো আর ফিরে আসবে না তবে সেই যুগের আদর্শগুলো আপনার আমার মধ্যে যেন প্রতিফলিত হয় আপনার মধ্যে আপনার পরিবারের মধ্যে আপনার সমাজের মধ্যে আপনার দেশের মধ্যে বিশেষ করে আপনার মধ্যে এবং আপনার পরিবারের মধ্যে যেন এটা প্রতিফলিত হয় জাগিয়ে থাকে সে চেষ্টা আমাদেরকে করে যেতে হবে এজন্য ওই আমল ওই স্বর্ণযুগের আমলগুলোকে আদর্শগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহ রাসুল সেই কথাই বলে গেছেন যে আমার সুন্নাত এবং তোমার খোলাফায় রাশেদিনের এই সুন্নাত গুলিকে তোমরা কি করো একেবারে দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকো মানে শক্তভাবে ধরে থাকো মানে তোমাদের মধ্যে থেকে যেন এটা ছুটে না যায় আমার সকল জান্নাতে প্রবেশ করবে তবে আবা ব্যতীত সাহাবিগণ জিজ্ঞেস করলেন আবাকে তিনি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই আবা বা অস্বীকারী অতএব সকল ইবাদত রাসুল সাল্লামের সুন্নাত তথা তার তরিকা মোতাবেক সম্পন্ন হতে হবে সব ধরনের ইবাদত একেবারে ছোট বড় সব ধরনের ইবাদত আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী হতে হবে আমি উদাহরণ দিচ্ছি হয়তো সিয়ামের উদাহরণ দিচ্ছি হয়তো বা পায়ে পায়ে লাগানোর উদাহরণ দিচ্ছি হয়তো সাহারি খাওয়ার উদাহরণ দিচ্ছি হয়তো জমা কসর করার কসর নামাজ পড়ার ইত্যাদি মোজার উপরে মসেও করার এই যে শীতকালীন একটা সময় আছে এখন কিন্তু একটা বড় ফেতনা হয়ে গেছে এই শীতকালীন সময়ে মোজার উপরে মসেও করার দেখলেই অনেকে বলতে চাই এটা তো হবে না আপনার এই সুতি মোজার উপরে মসেহ চলবে না এটা যদি আপনার আকিদা হয় তাহলে আপনার ইবাদতি হবে না কারণ আল্লাহ রাসুসাল্লাম বলছেন যে মোজার উপরে মসেহ করা সুন্নাত তোমরা অর্থাৎ সাল্লামের শীতকালীন সময়ে জানাবাত অবস্থা ছাড়া মুকিম অবস্থায় একদিন এক রাত আর মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত কি করতেন মোসেও করতেন আমাদের দেশের আলমেরা বলছেন না এই মোজার উপরে মোসেও হবে না কেন হবে না তো এটা সুতি এটা কাপড়ের তৈরি এ কি মোজা হওয়া লাগবে এটা মোজার কি চামড়ার মোজা হওয়া লাগবে বলেন দেখি একটা চামড়ার মোজা তৈরি করতে কয় টাকা লাগবে একশো টাকাতে হবে এক জোড়া জুতার দাম দাম যা হবে এক জোড়া মোজার দামও তাই হওয়া লাগবে কমপক্ষে এক হাজার টাকা লাগবে একটা মোজা কিনতে চামড়া যদি তৈরি করতে যান তাহলে সাধারণ গরিব দুঃখী যারা মানুষ আছে এরা কি চামড়ার জুতা কোনোদিন কিনতে পারবে তাহলে ওর উপর আমলটা কিভাবে হবে যে মোজার উপরে মসহ করতে হবে আর আমাদের সই হাদিস বলছে যে এই আপনার মোজার সুতি হোক আর চামড়া রোগ হাদিসের ভাষা হলো যে মোজার ওপরে মসেহ চলবে বোকারি শরীফের রীতিমতো একটা অধ্যায় রচনা করা আছে আল মাসু আলাল কুফাই মোজার ওপরে মসেহ অধ্যায় মোজার ওপরে মসেহ মাসহন অধ্যায় মাসহ মানে স্পষ্ট করা যেভাবে মাথা মসে করা হয় মোজার উপরে মাসে করতে হবে এটা কি আমাদের উম্মতে মোহাম্মদের জন্য একটা অনুগ্রহ নয় যে শীতকালীন এই কঠিন সময়ে এই মসেহ করাটা অনুগ্রহ নয় কি অবশ্যই এটা অনুগ্রহ যেমন মুসাফির অবস্থায় সালাদ কসর করা এটা একটা অনুগ্রহ নয় কি অথচ এটাকে অস্বীকার করে আমাদেরকে বুঝতে হচ্ছে যে মোজা মসহর চলবে না এটা কি আল্লাহ রাসুলের তরিকা হলো মানে তারা যা বলে সম্পূর্ণ ভুল ভাল ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করবে এটা ওজুর পরে মোজাটা পড়তে হবে তারপর এটা হবে হ্যাঁ ওজুর পরে ওজুর পরে আমি মোজা পড়লাম তারপরে হয়তো ফজর পড়লাম জহর পড়লাম আসর পড়লাম মাগরি পড়লাম যতক্ষণ পর্যন্ত একদিন এক রাত না হসে এর মধ্যে কি হবে একই মোজাতে আমি মশল করতে বারবার মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত পর্যন্ত মসেহ চলবে ততক্ষণ না জানাবাদের গোসল আসবে আর কি তাহলে এটা হলো ফতোয়া এটা হলো সঠিক পদ্ধতি কিন্তু আমাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে তাই আসুন আমরা সঠিকটা বোঝার চেষ্টা করি তরিকা সঠিক হয় করি আমরা এবং আমাদের আকিদা বিশুদ্ধ হোক আজকে খুদবার বিষয়বস্তু ছিল ইবাদত কবুলের পূর্ব শর্ত তার মধ্যে একটা বিষয় দুটো বিষয় আলোচনা করলাম একটা হলো আকিদা সঠিক হওয়া আর দুই নম্বর হলো তরিকা সঠিক হওয়া তরিকা যদি আপনার সঠিক না হয় আল্লাহ রাসুলের তরিকায় না হয় খোলাফের আশিদিনের তরিকায় না হয় তাহলে কখনই আপনারা আমার ইবাদত গ্রহণ করা হবে না অতএব আমরা প্রত্যেককেই আল্লাহ রাসুলের সুন্নাত মোতাবেক খোলাফার রাশেদিনের সুন্নাত মোতাবেক আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি